দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা জাতীয় সংসদে আমাদের বর্তমান অর্থমন্ত্রী আহবা মুস্তফা কামাল তিনি ডিজিটাল মুদ্রার একটা নিজস্ব সংস্করণ চালুর ব্যাপারে জাতীয় সংসদে কিন্তু একটা প্রস্তাবনা উপস্থাপন করেছেন কি হতে পারে এই প্রস্তাবনার ফলাফল বাংলাদেশে কি তাহলে ডিজিটাল মুদ্রা অনুমোদন পেতে চলেছে বাংলাদেশের কি আসতে চলেছে নতুন ডিজিটাল মুদ্রা বাংলাদেশে কি বৈধ হতে চলেছে ডিজিটাল মুদ্রা এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আর্নিংস মাস্টারে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে এখনও লাইক করেননি ভিডিওতে তারা ভিডিওতে একটা করে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন আর যারা ভিডিও নিয়মিত দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দিবেন এটাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না শুধু একটা ক্লিক আমরা এই বাজেট প্রস্তাবনার বিষয়ে একটু বিবিসি বাংলার একটা নিউজ দেখব কারণ বিবিসি বাংলার নিউজ আমাদের অনেকের কাছে বেশ বিশ্বস্ত এখানে বিবিসি বাংলার একটা নিউজ আমি ওপেন করে রেখেছি এটা হচ্ছে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের যে বাজেট প্রস্তাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা বিবিসি বাংলার ওয়েব পেজ আমি চেষ্টা করবো এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার আপনারা সেখান থেকে এই নিউজটা পড়ে নিতে পারবেন এখানে আমি শুধু কয়েকটা বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব এখানে তারা লিখেছে বিবিসি বাংলা থেকে লিখেছে বাংলাদেশে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ডিজিটাল মুদ্রা চালুর বিষয়টি পরীক্ষা করার প্রস্তাব দিয়ে বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এই মুদ্রা চালুর জন্য এর সম্ভাব্যতা যাচাই করবে সরকার ডিটেলসে আছে সামান্য একটু অংশ আমি পড়ে শোনাতে চাচ্ছি লিখেছে মূলত ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার ঝুঁকিপূর্ণ ব্যবহার বাড়তে থাকায় এখন অনেক দেশ কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজস্ব মুদ্রার ডিজিটাল সংস্করণ চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে অর্থমন্ত্রী বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা চালুর মূল উদ্দেশ্য হল ভার্চুয়াল লেনদেনের অর্থ আদান প্রদান সহজ করা এবং স্টার্ট ও ই কমার্স ব্যবসাকে উৎসাহ দেয়া এই নিউজটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না বাংলাদেশে কি ডিজিটাল মুদ্রা অনুমোদন পেতে পারে বাংলাদেশে কি ক্রিপ্টোকারেন্সির মতো নিজস্ব কোনো কারেন্সি আসতে পারে আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশ হয়তো খুব তাড়াতাড়ি ডিজিটাল মুদ্রার উপরে ক্রিপ্টোকারেন্সির উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটা উঠে যাবে হয়তো কিছু নিয়ম থাকবে নীতি থাকবে কারণ এখানে বাংলাদেশ প্রথমত যে সমস্যাটা দেখছিল সেটা হচ্ছে এটার কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষ নেই এই সমস্যাটা বাংলাদেশ সমাধান করার চেষ্টা করছে আমি প্রথম আলোর আরেকটা নিউজ এখানে ওপেন করেছি ঠিক এই একই বিষয়ে দুই হাজার একুশ বাইশ তেইশ অর্থ বছরের যে বাজেট প্রস্তাবনা ডিজিটাল মুদ্রা সম্পর্কে এর শেষের একটা অংশ একটু আমি আপনাদের পড়ে শোনাবো সেটা হচ্ছে নতুন প্রজন্মের আর্থিক চাহিদা পূরণে ডিজিটাল ব্যাংক চাল উদ্যোগ নিয়েছে বেসরকারি খাতের ব্যাংক এশিয়া অর্থাৎ ব্যাংক এশিয়া কিন্তু এটা একটা মনিটরিং একটা অর্গানাইজেশন হতে যাচ্ছে যারা হচ্ছে এই প্রসেসটাকে লেনদেন প্রসেসটাকে এই ডিজিটাল মুদ্রা লেনদেন প্রসেসটাকে মনিটরিং করবে যে সমস্যাটা আগে ছিল বাংলাদেশ যেটা মনে করছিল এটার কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষ নেই এর লেনদেনটা ট্র্যাক করার কোনো সিস্টেম নেই সেই সমস্যাগুলো কিন্তু এখান থেকে সমাধান হয়ে আসবে এটি হবে ব্যাংক এশিয়ার একটি সহযোগী প্রতিষ্ঠান যার একান্ন শতাংশ শেয়ার থাকবে নিজেদের হাতে বাকি শেয়ারের অংশীদার হবে বিদেশি প্রযুক্তি ও লেনদেন প্রতিষ্ঠান এ ব্যাপারে অনুমতি চেয়ে তারা ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছে তাহলে ব্যাংক এশিয়া কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে ইতিমধ্যে এটার অনুমোদন চেয়ে আবেদন করেছে যেভাবেই হোক হয়তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আমার মনে হচ্ছে যে আলটিমেটলি বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সির পথেই হাঁটছে কারণ পৃথিবী ডিজিটালাইজড হচ্ছে আস্তে আস্তে আমাদেরকে ডিজিটালাইজড হতে হবে তাই বলে এখনই পুরোপুরি ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে চলে আসার সম্ভাবনা খুবই কম কারণ ইন্টারনেটের দিক দিয়ে আপনারা যদি বাস্তবতার দিকে একটু তাকান তাহলে আমরা কিন্তু অনেক পিছিয়ে আর এই ডিজিটাল মুদ্রা লেনদেন করতে গেলে কিন্তু ইন্টারনেট অপরিহার্য তাই এখনই কাগজ কাগজের মুদ্রা চলে যাবে এই ধরনের কোনো চিন্তা করা বোকামি এইটার সাথে বাংলাদেশ একটা সামঞ্জস্যতা করতে চেষ্টা করছে কাগজের মুদ্রার সাথে আর ডিজিটাল মুদ্রার সাথে বাংলাদেশ হয়তো নিজস্ব একটা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসবে যেটা আমরা লেনদেন করতে পারবো আর যখনই নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনবে তখন আস্তে আস্তে বিটকয়েন সহ অন্যান্য যে ক্রিপ্টোকারেন্সিগুলো ইতিমধ্যে এক্সিস্ট আছে এগুলোকে কিন্তু বাংলাদেশ অনুমোদন দিতে দিতে থাকবে আস্তে আস্তে একটু একটু সময়ের ব্যাপার হলেও এটা কিন্তু অদূর ভবিষ্যতে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে অনুমোদন পেতে পারে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন কারণ আমরা এই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আমাদেরকে ব্যবহার করতে গেলে এটার প্রফিট আমাদেরকে নিতে গেলে এইটার ভালো দিকগুলো আমাদেরকে নিতে গেলে আমাদেরকে আমাদের শেখার কোনো শেষ নেই আমি নিজেও শিখছি প্রতিনিয়ত এবং আমি চেষ্টা করছি আমি যেটা শিখছি সেটা আপনাদের সাথে আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে যাতে আপনারাও জানতে পারেন শিখতে পারেন আমার চ্যানেলের যারা দর্শক বন্ধু রয়েছেন এখানে ম্যাক্সিমাম আমি মনে করছি যে আপনারা ক্রিপ্টোতে ইন্টারেস্টেড তাই এখন যদি আমরা এটাকে শিখতে থাকি শিখতে শিখতে আমরা শেখাটাকে যদি অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি তাহলে হচ্ছে যখন এটা প্রপারলি বাংলাদেশে চালু হয়ে যাবে তখন এটা ব্যবহার করা এটাতে ট্রেডিং করা অর্থাৎ শেয়ার মার্কেটের মতো এটাতে কেনাবেচা করা আমাদের জন্য কিন্তু সহজ হয়ে যাবে সেই জায়গাটাতে আমাদের আর্নিংস মাস্টার চ্যানেলটি আপনাদের একটা সাপোর্ট হতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর এই নিউজগুলো দেখার পরে ক্রিপ্টো সম্পর্কে বাংলাদেশের চিন্তা চিন্তাভাবনা নিয়ে বাংলাদেশের নেতৃস্থানীয়দের চিন্তাভাবনা নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের আপনাদের কাছে আরও যদি কোনো তথ্য থাকে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন